বারে বারে তোরা দর তো এরেন আছে নি জল না ওলাও ওলাও ওলাও জিগে রসিতা যাও ওলাও জিগে না বাড়ি গো নেটলা বড় নেট আর মা কলি জানে মশালি <laughs> আমার গাড়ি চলে আমার গাড়ি চলে ওই তো অমৃত তো মাছ মারা আস্তে আস্তে এমনি তো গেছি রামে গেছি ঘুরে রান আরে যে মারিয়ান না টাই পাও চলেন না ওই ওই ওই ও দোস্তি না না আস্তে আস্তে যাবেন ওই আচ্ছা তো বাবা বেদনা আরে তো জুয়া আছে তো উঠেই তো डेंजर बहुत तगड़ा है डेंजर बड़ा प्रॉब्लम है देखते हैं तो कहे भाई इतना इतना इतना ये भी हो गया ওটা জায়গাটার নাম কইলাও কি কোন জায়গা বর্তমানে আশ্রম রোড আশ্রম রোড ওটা মানে আসি সব জায়গার মধ্যে জল লগো আছি চার হ্যাঁ? বাইক তো গেল বাইক তো আরামসে তোমার জায়গায় গেল না না না ওই দেখো না আটু ফানি আটু ফানি ওই দেখো রঙির গাড়ি পয়েন্ট যাই আর আমরা হুম বাংলাদেশ গান করলি একটা সেলফি বহুত ভালো লাগবে আমাদের ম্যান ভার্সেস ওয়াইল্ড আইছি তো আমরা অনেক দূরে অনেক দূরে কত তিন চার কিলোমিটার আটি হয়েছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আটি আইছি খালি জল জল জল জলে জলে সি জলে জলে জল কই তো কান্দো দেখিল মিছা মাতি দেখাই লোক ওই দেখিল মিছা মাতি না ভাই আল্লাহ ভাই এখন যাইতাম কিলা রিটার্ন হইতাম কিলা যে জায়গা ভাই আইছি মানে পানির স্রোত আসলো আর কি কিন্তু না না সবরে লইয়া করি আর বুঝে না নি তখন রিটার্ন গিয়া রিটার্ন তো ওয়া যাইতো না রিটার্ন রিটার্ন তো হয়ে না হাতিয়া যাওয়া লাগবে মোবাইল ওটা পুরো আছে দামি মোবাইল আছে তোমার আমার তো দামি মোবাইল নেই ওটা দামি আছে তোমার তো ওটা পুরো আছে আমারটা বিলে নষ্ট হয়ে যাবে না না মোবাইল তো বিজলা অসুবিধা নাই কিন্তু ওই যেন সুবিধা আছে না তোমার যেহেতু আবগাইল যেত না ভাব আবগায় না তো আসুন বড় বোটা দেখাই দিবে ডুববানি সড়কের মধ্যে ওই টানিব ওই টানিব খেয়াল করি ওই ওটা দেখাইলাম নাম সৎসং দেখিল আশ্রম রোড দেখা আছে বর্তমানে লেন সৎসং আশ্রম রোড ওই দেখিল যেতে সময় তো জোগাড় একটা করা লাগবো লিফা নাই তার দিয়া জোগাড় বানাইছি না